আমি ধন্য হয়েছি অবধন্য তোমার প্রেমের জন্য আমি ধন্য হয়েছি অগধন্য তোমার প্রেমের জন্য তোমার চরণে অগদে মনে ঠাই যদিও আমি ধন্য হয়েছি গো ধন্য তোমারই প্রেমের জন্য তোমারই পরশে জানিও গো শোনাবো জীবন হলো যে অনন্য আমি ধন্য হয়েছি গো ধন্য তোমারই প্রেমের জন্য কপল জুড়ে একে দিলে সুখের জয় টিকা কপল জুড়ে একে দিলে সুখের জয় টিকা অধা শিখা হাতে রেখা মোর বদলে দিয়ে যে যোগ্য করেছ প্রসন্ন আমি ধন্য হয়েছি ধন্য তোমার প্রেমে

দাবি অসর শ্যামন নয় প্রেমের প্রবণ দুটি হৃদয় হলো পূর্ণ আমি ধন্য হয়েছি অগধন্য তোমার প্রেমের জন্য তোমার চরণে অবধি আমার ঠাই যদিও আমি ধন্য হয়েছি ধন্য